আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সৈয়দ আহমদ ভাই আপনার যে টেকা আমার দশ হাজার টাকা পাঠাইছিলা আলহামদুলিল্লাহ আমি ও গোড়াই পৌঁছেছি ডবখার আর যে ফুয়ারে দিবার লাগি কৈছিলা বেমারি তাই বর্তমান গুয়াহাটি আছেন হসপিটাল তানার আব্বা আছেন তানার আব্বার কাছে ইনশাল্লাহ সমজাই দিম আমার লগে আমার সাংবাদিক ইসাক লস্কর আমরা কমরুল খান আমরা আইসি ইনশাল্লাহ সাজি আমরা ইসলামনগর থেকে আর কি তারা কতজন বিদেশত এখন তারাও টেকা পাঠাইছেন যারা পাঠাইছেন আল্লাহ আপনার বালা হরকা আর কিছু কইবেন আর পিতা কইতাম শুক্রিয়া আর কিছু আল্লাহ তান্তানোর মন্দির হইলে আমার দুয়ার আল্লাহ ভালা করে তো তান্তানোর শুক্রিয়া আর আপনার শুক্রিয়া তা শুক্রিয়া ইনশাল্লাহ আমরা এখন তাদের পয়সা গুণ দশ হাজার দিছি আপনারা যেগুন আমরা দিছিলা ও ভিডিওটা আপনারা দিলাম যারা প্রবাসী আপনারা লোকে সহযোগিতা করছেন সারা ধন্যবাদ দিয়ার যারা আমরা দেশবাসী যারা মানুষ আছেন আপনারা বেমারি তারা সহায় করেন আসসালামু আলাইকুম ভাই আপনার কাছে মানে এখন কথা আমি জানাইতাম মানে আমার তিন চার বছর থেকে একটা প্রবলেম লই আমি ভুগিয়া মানে আমার ফাওয়ার যে ফোরটি যে গুলগুল দুইটা বল থাকে ও দুইটা মানে আমার ড্যামেজ হয়ে গেছে ডাক্তারের কোয়া মতে ও দুইটা মানে রিপ্লেস করা লাগে অপারেশন করানি লাগে প্রাইভেট হসপিটাল প্রাইভেট হসপিটালও করাইলে প্রায় চার পাঁচ লাখ টাকার এস্টিমেট দিয়েছেন আর কি ডাক্তারগুলো আর সরকারি হসপিটালও করাইলে মোটামুটি ওলা দেড় দুই লাখ টাকা হচ্ছে আমার তো যে ক্ষমতা বর্তমানে নাই কারণ আমার ফাইন্যান্সিয়ালি আমার অবস্থা খুব বেশি খারাপ আমি নিজে আগে সৌদিত আসলাম ও বেমারের কারণে আমার মানে বর্তমানে একদম খুব অবস্থা খারাপ আর মানে আমি ভাবছি মানে প্রাইভেটের চিন্তাধারা না করিয়া মানে আমি সরকারি যে কোনো জায়গা গুয়াহাটি বা যেখানে জিএমসিত মানে ভাবছি আমি অপারেশন করাই নিলাম তখন আমি মোটামুটি একটা পয়সা আমি নিজে যোগাইছি আর আরও আধা আধি মোটামুটি আমি যোগাই লিছি আর আধা আধি পয়সা মোটামুটি আমার শর্ট যদি আপনারা ভাই আমার পুরা একটা সহায় কর্তা আমি অপারেশনটা করাইতে পারলাম না আমি তো প্রায় আজ তিন চার বছর ধরে কষ্ট করি আর আর ভাই আমি সংসারও মানে জুড়ি লেগেছি আর কি আমার একটা কুড়িও আছে চার পাঁচ বছর যদি আমার ও বাচ্চাটার মুখে দিছাইয়া আপনারা যদি আমার একটা সহায় করতা তে আমি খুব একটা খুশি হইলাম আর আমার কষ্টর থাকি মানে আমি জানলাম আনলাম আমি আসান পাইলাম বহুত একটা কষ্টর আছে ভাইয়া বিশেষ করে আপনারা আমার লাগে খাস করে সবে দোয়া করবা যাতে আমার ব্যাপারটা আল্লাহ জলদি শেখা করে আর আমি আরাম পাই ওটাও ভাই আপনারা সহায় করতে আমার